ওয়াইফাই পাসওয়ার্ড লিখেছেন যে বিকুপটা হলেন চিন্তা করেই হোক ফেরি নিয়ে এখানে আজকে ব্যবহার কর রেস্টুরেন্টে বাইরেতে কি আছে আশেপাশে মেলা বাড়ি আছে এটা না এটা বাড়ি থেকে তো পাসওয়ার্ড লিখেই পাবো তবে সামনে দেখা যাচ্ছে বাপ্পারাজ ভাইয়ের বাড়ি বাপ্পারাজ ভাই তো ওয়াইফাই ব্যবহার করে দেখি তো ভাই তো খুব ভালো মানুষ ওয়া বলে পাসওয়ার্ডটা নেওয়া হয় নাকি ভাই তুমি দিনে দুপুরে ঘর আন্ধার করে বসো কেন আর ঘরের মধ্যে আগুন জ্বলছে কি আছে তোমার আরে পাগলা বাইরে ঠান্ডা পড়ছে ওই জন্য ঘর আগুন লাগিয়ে দিয়ে আর আন্ধারের কথা করছো আন্ধারের মধ্যে কাম করতে আমার তো সেই মজা লাগে বুঝেছি তো ফ্রিল্যান্সিং এর কাম করি তা তোর খবর কি হঠাৎ করে তোমার আমার বের খাচ্ছ অপরাধ ভাই জানি তো তুমি একজন নামি জানি ফ্রিল্যান্সার এজন্য তোমার কাছে আসছি পাসওয়ার্ড কোন কি ভাই এলে পাসওয়ার্ড দিয়ে তোসেন এই কথা যদি মানুষ শোনে তাই কোনদিন পাসওয়ার্ড নিবি শালা ওই জন্যই তো আমার এই পদ্ধতি কে বললে তুই বুঝলু তুই লিবু কিনা তাই ক আমার মিসাই টাইম নষ্ট করিস না অপমান করে আবার কই লিবু কিনা কে রে তুই করি ভাই গেছি আমি যে এত বড় অপমান হওয়ার পরেও তোর পাসওয়ার্ড লেবো না ভাই না ভাই পাসওয়ার্ড লাগবি না আমার আমি এমনি আসছি বাড়ি ও তাই ক তাহলে যা এখন আমার তাহলে কাম করবে দে শুনলে বাপ্পারাজ ভাই সুযোগ পেয়ে যে অপমানটা আমাকে করলু এর প্রতিশোধ তবে নিয়ত যেহেতু করছি ফ্রি ওয়াইফাই ব্যবহার কর্ম করেই সারব চিন্তা করেই হোক এবার আলিরাজ ভাইয়ের বাড়ির যাবো আলিরাজ ভাই নিশ্চয়ই আমাকে ফিরে বিনে ভাই ও আলিরাজ ভাই কি আছে কি আছে কামের সময়টা তো উঠতে পাওয়া যায় না এখন বার করতে বাড়ালো ভাই কামের জন্যই তো আসছি আপনার কাছে আমার দরকার আছে আমার কাছে তো কেউ দরকার ছাড়া আসে না কি দরকার কম আমি কি ফ্লেক্সি লোডের দোকান দিছি নাকি যে আমার কাছে টাকা তুলবে রাখছো আমি কি আপনাকে সে কথা কইছি যে আমি ফ্লেক্সি লোড তুলবে রাখছি কেন ওয়াইফাই এর পাসওয়ার্ডটা লাগলো হয়নি ভাই ওয়াইফাই এর পাসওয়ার্ড নিব ওয়াইফাই কি তোর বাপের টাকা দিয়ে কিনছি যে পাসওয়ার্ড দেওয়া লাগবে

তুই পাসওয়ার্ড চাচ্ছু তো পাসওয়ার্ড দিনু মানে কি ভাই আপনি কি খবর চাচ্ছেন আরে আমার ওয়াইফাই পাসওয়ার্ডই তো এটা ওয়াইফাই কি তোর বাপের টাকা দিয়ে যে পাসওয়ার্ড দেওয়া লাগবি পাসওয়ার্ড দিব না সেটা কলি তো হয় পাসওয়ার্ড যদি ইনকে হয় তাহলে কোনদিন কেউ পাসওয়ার্ড লিবে আসবি কি হলো বিড়বিড় করিস চুগা পাসওয়ার্ড তুলে নিয়ে ব্যবহার শুরু কর না ভাই না ভাই পাসওয়ার্ড লাগবে না এমনি মজা করলো আপনার সাথে আপনার কোনো দরকার আছে নাকি আমি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে সাবধানে যাও মানুষজন সব এমন স্বার্থপর হয়ে গেছে রে সামান্য ওয়াইফাই পাসওয়ার্ড দিবি রে দেখে এমন অদ্ভুত অদ্ভুত গাল পাসওয়ার্ড হিসেবে লেখা থসে এলে শুনলে কেউ কোদের পাসওয়ার্ড লিবি আর একজনের বাড়ির যাবো পাসওয়ার্ড দিলে দিবি না হলে নাই আমার আবার এত লোভ নেই জসিম ভাই আমার শেষ ভরসা জসিম ভাইয়ের কাছে যাই কোনোদিন কোনো কামে ফিরে আসা লাগেনি আর কেউ নিশ্চয়ই ফিরে আসা লাগবি না জসিম ভাই ও জসিম ও জসিম ভাই তুমি এটা টুপ পারিচ্ছ কেন আরে কম্পিউটার চব্বিশ ঘন্টা কম্পিউটার টিপলে তো অঙ্কা হবে কড়া করে এক কাপ লাল চা মেরে দাও তাহলে তো হ্যাং ছুটে যায় তুই কওয়ার আগে সেটা মেরে দিছি এখন তুই কি দরকারে আছিস সেটা কর বড় আশা আপনার কাছে আসছিল ভাই কে ভাই কে ভাই তোকে আমার কুটি অপমান করলো এটাই তো আমার ওয়াইফাই পাসওয়ার্ড লেগে লেগে ভাই আমার সবগুলি জায়গা আছে পাসওয়ার্ড নেওয়ার আপনাদের ওয়াইফাই আপনারাই ব্যবহার করেন আমি গেলু ভাই রে মানুষ রে সামান্য ওয়াইফাই প্রমাণ করলো উচিত শিক্ষা আছে আমার জীবনে আর কোনোদিন ফিরির আশা করবো না খ্রিস্টান হইলে নে মুসলিম হইলে কাপনে হিন্দু হইলে চিতায় পুরে ছাও সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা বাজবে ভাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই